إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور وقال النبي الأمين صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس فراغك قبل شغلك صحتك قبل سقمك غناك قبل فقرك شبابك قبل هرمك حياتك قبل موتك আউকামা কল আলহি সালাতাম প্রশংসা মাত্র আল্লাহ পাকের জন্য যার অপার অনুগ্রহে কলাখাল আহলে সুন্নতাল জামাতের উদ্যোগে আয়োজিত এই ইসলামী সম্মেলনে আমরা যোগদান করার সুযোগ পেয়েছি যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন তারই বারগাহে জানাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা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 সেটা আপনি আমাকে সংশোধন করে দিবেন রাসুল্লাহ সাল্লাম বলছেন আল মুসলিমু মির আতাল্লিল মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের কি আয়না স্বরূপ এক মুসলিম আর এক মুসলিমের আয়না স্বরূপ আয়না সামনে দিলে মুখের মধ্যে কোন জায়গায় কি দাগ আছে কোথায় ময়লা জমি আছে আয়না বলে দেয় বলে কি না কাকে বলে আয়না কাকে বলে যার দোষ তাকেই বলে আর একজনের দোষ আর একজন আয়না বলে না আয়না কি মানুষকে দেখায় যে এই লোকের দোষ আছে মুখে কাকে দেখায় যার দোষ তাকেই দেখা এটা আয়নার কাজ তা আমি যদি আপনি মুসলিম ভাই আমার যদি কোনো ভুল হয় সেটা সংশোধনের দায়িত্ব কার আপনার আপনি আমাকে কি করবেন সংশোধন করে দিবেন আর আপনার যদি কোনো ভুল থাকে তা আমারও কাজ হলো আপনাকে সংশোধন করে দাও একজন আর সংশোধন না করে আমরা যদি দূর থেকে ঢেল মারি আর যদি দুর্নাম গাই কি হবে তাতে আমারও সংশোধন হলো না আর আপনিও সোয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন এবং পাপ কামাইলেন আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم فبشر عباد الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب فبشر عباد আল্লাহ পাক বলছেন হে নবী আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন কে শুভ সংবাদ দিতে বললেন আল্লাহ আল্লাহ বলছেন তার নবীকে হে নবী আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন আল্লাহর তরফ থেকে শুভ সংবাদ পেলেন কোন বান্দা কাদেরকে শুভ সংবাদ দিতে বললেন তাদের বৈশিষ্ট্য কি আল্লাহ পাক বলছেন الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب কোরআনের আয়াত বলা হচ্ছে এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে যার পছন্দ হয় শুনবে যার পছন্দ নয় কি হবে দূরে সরে যাবে কাউকে জোর করে আমরা ইসলাম বুঝাতে আসিনি কোরআনের আয়াত পড়ছি সুরায় জুমার সুরায় জুমার সতেরো এবং আঠারো নম্বর আয়াত فبشر عباد الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب আল্লাহ পাক বলছেন হে নবী আপনি শুভ সংবাদ দিয়ে দিন আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন কাদেরকে শুভ সংবাদ দিন কল যারা মনোযোগ দিয়ে কথা শোনে মনোযোগ দিয়ে কথা শোনে ফায়াত্তাবিউনা আহসানাহু أولئك الذين هداهم الله উলুল هم أولو নবী আমার বান্দাদের শুভ সংবাদ দিয়ে দিন যারা মনোযোগ দিয়ে কথা শোনে কথার ভিতরে ভালো কথাগুলি গ্রহণ করে আর খারাপ কথাগুলি কি করে বর্জন করে কথা ভালোটা গ্রহণ করে আর খারাপটা বর্জন করে সব মানুষ প্রত্যেক ভালো মানুষ সব কথাই ঠিক বলে না ভালো মানুষেরও কি হয় ভুল হতে পারে আবার খারাপ মানুষের দ্বারাও কোনো ভালো কাজ হয় বুখারিতে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাম বলছেন একজন দেহ ব্যবসায়ী মহিলা কি মহিলা দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে গিয়ে পিপাসা লেগেছে বোখারির হাদিস বলছি পিপাসা লেগে পানি পান করলেন কলিজাটা ঠান্ডা হয়ে গেল কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে সেই মহিলা পাশে একটি কুকুরের ছানা কুকুরের বাচ্চা কুকুর ছানা পানির পিপাসায় কাতর হয়ে ওই কূপের পাশে ভিজা স্যাঁতসেঁতে মাটি সেই মাটি চেটে চেটে খাচ্ছে হাদিসের শব্দ হলো ইয়াকুল সারা মিন সিদ্ধাতিল আতাস বিভাষায় কাতর হয়ে কুকুরের ছানা কুকুরের বাচ্চা ভিজে মাটি চেটে চেটে খাচ্ছে দেহ ব্যবসায়ী মহিলার দেলের ভিতরে দয়া হয়ে গেল মায়া লাগলো মায়া লাগার পরে সেই মহিলা নিজের পায়ের চামড়ার মোজা খুলে আর গায়ের ওড়না খুলে ওই গায়ের ওড়না দিয়ে চামড়ার মোজার সাথে বেঁধে ওই কূপের মধ্যে নামিয়ে পানি উঠালো পানি উঠিয়ে সেই পানি ওই কুকুর ছানাকে পান করিয়ে দিল কুকুরের বাচ্চা পানি পেয়ে কলিজাটা ঠান্ডা হয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করল আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি হয়ে গিয়ে দেহ ব্যবসায়ী মহিলার জীবনে সব পাপ ক্ষমা করে দিল এবং তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলেন একটি সামান্য আমল সামান্য একটু আমল এটা কুকুরের ছানাকে পানি পান করিয়ে একদম দেহ ব্যবসায়ী মহিলা কোথায় চলে গেল জান্নাতে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার একদিনের আমল যদি পছন্দ করেন এক মুহূর্তের আমল যদি আল্লাহ কবুল করেন সেই আমলেরও শিলায় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আর আল্লাহ যদি আমল পছন্দ না করে জীবনভর আমল করেও সেই আমল দিয়ে জান্নাত পাওয়া কঠিন আল্লাহ পাক বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া কঠিন আমল করবে উল্লেখযোগ্য আমল করবে বড় বড় আমল করবে আমলের পাহাড় গড়ে তুলবে কিন্তু আল্লাহ পাক যদি সে আমল কবুল না করেন তাহলে দেখা যায় সেই জান্নাত পাবে না সে তো যাই হোক হাদিস থেকে তিনটি জিনিস বোঝা গেল বোখারের এই হাদিস থেকে কয়টি জিনিস বোঝা গেল এক নাম্বার বোঝা গেল যে কোনো খারাপ মানুষের দ্বারাও কিছু ভালো কাজ হয় আবার কোনো ভালো মানুষের দ্বারাও কোনো খারাপ কাজ হতে পারে অপরূপ আর একটি হাদিস আসছে একজন মহিলা বিড়াল পালতো বিড়াল উৎপাত করার কারণে বিড়ালকে বেঁধে রেখেছিল খেতেও দেয় নেই সেরেও দেয়নি বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় মারা গেল আল্লাহ রাব্বুল আলমিন সেই মহিলাকে জাহান নামে ফয়সলা করে দিলেন এটা বিড়াল মেরে ফেলানোর কারণ তো হাদিস থেকে বোঝা যায় যে খারাপ মানুষের ভিতরেও কিছু ভালো গুণ থাকে একবার আমাকে ডাকাত ধরেছিল আমাকে ধরেছিল ডাকাত ডাকাত ধরে আমার ঘড়িটাও নিল মোবাইলটাও নিল জ্যাকেটটাও নিল আস্তে আস্তে সবগুলি আবার ফেরতও দিয়ে দিল পকেট থেকে সাড়ে ছয় হাজার টাকা বের করে নিল বের করে নিয়ে টাকাটা গুনে ছয় হাজার টাকা রাখলো আর পাঁচশো টাকা ফেরত দিল আমাকে দিয়ে বললো যে এটা নিয়ে যান এটা আপনার গাড়ির ভাড়া বাবদ লাগবে কিরকম ডাকাত লোকটা ডাকাত কিন্তু তার ভিতরে কিছু ভালো গুণ আছে ওই রাতের বেলায় যদি পাঁচশো টাকা আমার না দেয় তাহলে আমার বিপদ না বিপদ আর শীতের রাত জ্যাকেটটা যদি নিয়ে যেত কষ্ট মোবাইলটা যদি নিয়ে যায় তাও যোগাযোগ বিচ্ছিন্ন মোবাইলটাও ফেরত দিল জ্যাকেটটাও ফেরত দিল আরও টাকা পাঁচশো ফেরত দিল তাহলে খারাপ মানুষের ভিতরেও কিছু ভালো গুণ থাকে যেটা ভালো গুণ ওটা আমরা গ্রহণ করব আর খারাপটা বর্জন করব। ইবলিশ শয়তানের নাম শুনছেন তো নাকি ইবলিশ শয়তান আয়াতুল কুরসি শিখালেন কাকে রসুল্লাহ সাল্লামের সাহাবি আবু হুরায়রা রাজি আল্লাহ তালহুকে আয়াতুল কুরসি শিখিয়েছিল কে ইবলিশ শয়তান ইবলিশ শয়তানের কাছেও যদি কোনো ভালো কথা থাকে সেটা গ্রহণ করা যাবে বুখারির হাদিস বিরাট লম্বা ঘটনা আপনাদের জানা আছে রসুল্লাহ সাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাজি আল্লাহ তালানহুকে রেখেছিলেন আবু হুরায়রা রাজি আল্লাহ তালান গনিমতের মাল পাহারা দিচ্ছিলেন রাতের বেলায় চোর চুরি করতে আসলো আবু হুরায়রা রাজি আল্লাহ তালানহু বললেন তোমাকে ধরে নিয়ে যাব রসুল্লাহ সাল্লামের কাছে তুমি চুরি করতে এসেছো কেন চোর বেচারা কাকতি মিনতি করে বলল যে আমার ছেলে মেয়ে না খেয়ে আছে ক্ষুধার সহ্য না করতে পেরে তারা কান্নাকাটি করছে তাই আমি এসেছি চুরি করতে আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন চুরি করতে আসব না দুই দিন তিন দিন এইভাবে করার পরে দুই দিন করার পরে তৃতীয় দিন সেই চোর বলে দিয়ে গেল তোমাকে একটা দুয়ার শিক্ষা দেই এই দোয়াটা পড়লে আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসতে পারবো না রসুল্লাহ সাল্লাম বললেন সদা কাকা ওয়াহুয়া ক্যাদুব সে হল চরম মিথ্যাবাদী ইবলিশ শয়তান কিন্তু সে যা বলেছে তা সত্যই বলেছে তাহলে ইবলিশ শয়তানের কাছেও কিছু শিক্ষণীয় থাকতে পারে আল্লাহ পাক তাই বলছেন أعوذ بالله من الشيطان الرجيم فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب হে নবী আপনি আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন যারা মনোযোগ দিয়ে কথা শোনে তার মধ্যে ভালো কথাগুলি গ্রহণ করে আর খারাপ কথাগুলি বর্জন করে তারাই হলো ওরা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন আর তারাই হলো প্রকৃত জ্ঞানী গুণী মনোযোগ দিয়ে কথা শুনতে হবে ভালোটা গ্রহণ করব আর খারাপটা বর্জন করব আমাদের যদি ভুল হয় আপনি সংশোধন করে দিলে নেকি পাবেন আর আপনারও যদি ভুল হয় তাহলে সংশোধন করলে আপনিও নেকি পাবেন কিছু মানুষ মনে করে যে এতকাল ধরে করলাম ভুল এখন আবার আজকে আবার শুদ্ধটা শুনে লাভ কী আল্লাহ পাক বলছেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইল্লামান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আল্লাহ রব্বুল আলমিন তাদের বিগত দিনের সকল পাপকে নেকি তারা বদলায় দেন তাব ও আমানা ও আমিলা আমালা সালেহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما যারা তবা করে ইমান আনে আমলে সলেহ করে তাদের বিগত দিনের সকল পাপগুলিকে আল্লাহ রব্বুল আলমিন নেকি দ্বারা বদল করে দেন তাহলে নেকি দ্বারা কি হয়ে যাবে বদল হয়ে যাবে যদি ভুল সংশোধন করে ফিরে আসা যায় আল্লাহ নবী সাল্লাম বলছেন কুল্লু বানি আদম আত্মা প্রত্যেক আদম সন্তানই ভুলকারী প্রত্যেক আদম সন্তানের কি হয় ভুল হয় ও খাত্তা ইন আর উত্তম তারাই যারা ভুল করার পরে তবা করে ভুল থেকে কি করে আসে ফিরে আসে এতকাল ভুলের মধ্যে ছিলাম এখন আর নতুন করে শুনে লাভ কি এতকাল তখন শুনি নাই আর শোনারও দরকার এরকম যদি চিন্তা থাকে তাহলে ওয়াজ মাহফিলে আসার প্রয়োজনীয়তাও নেই আমাদের দিনের মানুষ হিসাবে আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলি সংশোধনের জন্যই এই ওয়াজ মাহফিল আজকের আলোচ্য বিষয় বলছি সুরায় মুল্ক প্রথম কয়েকটি আয়াত পড়েছি সুরাতুল মুল্ক মুল্ক মানে রাজত্ব স্টেট দি স্টেট রাষ্ট্র এই রাষ্ট্রের উপরে রাজত্বের উপরে ক্ষমতার উপরে আল্লাহ পাক এই সুরা নাজিল করেছে এই সুরা পড়লে কিনে কি হয় কবরের আজাব মাফ হয় আল্লাহ কে বললেন ভাই কবর আজাব মাফ হয় মাশাল কবরের আজাব মাফ হয় কোন সুরা পড়লে সুরায় মুল্ক পড়লে আমরা সুরায় মুল্ক পড়ি না আমাদের বই আছে বাড়িতে দুয়ায় গাঞ্জেল আরস হ্যাঁ বই আছে না বইয়ের মধ্যে কি বই দোয়া আছে দোয়ায়ে গাঞ্জিল আরস দরুদে তাজ দরুদে মাহি দরুদে লাখি দরুদে হাজারি দরুদে নারিয়া দরুদে নুরিয়া দরুদে তুনাজিনা দে আলি সেহেল কাপ হাবি জাবি আরও কত কিছু দোয়ায়ে আহাদ নামা দোয়ায়ে গঞ্জেল আরস এসব দোয়ার অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও নেই কোরআনের একটি অক্ষর পড়লে কত নেকি দশ নেকি একটা অক্ষর পড়লে দশ নেকি আল্লাহ বুঝে পড়লে না না বুঝে পড়লে না বুঝে পড়লে দশ নেকি আর বুঝে পড়লে কত নেকি তার গুণাগাথা নাই সুরা কোরআন আজকাল আমাদের কাছে নেই কোরআন আমরা তেলাওত করি না যে যে পীরের মুরিদ সেই পীরের দুয়ার বই ওজিফার কেতাব তার কাছে আছে থাকতে থাকতে থাকতে থাকতে ওজিফাও আলাদা এবাদত বন্দেও আলাদা জেকের আজগারও আলাদা টুপি পাগড়ি পাঞ্জাবি জামা পর্যন্ত ভাগ করে আমরা আলাদা করে নিয়েছি মানে এক এক দলের আলাদা এবাদত বন্দেগী পোশাক আশাক মুসলমান ভাগ করতে করতে ইসলামটারে ভাগ করছি কোরআন হাদিসরে ভাগ করছি তরিকা ভাগ করছি জজিফা ভাগ করছি আবার জামা টুপিও কি করে নিয়েছি ভাগ করে নিয়েছে মুসলমান ভাগাভাগি দলাদলি কিয়ামত পর্যন্ত হারাম কিয়ামত পর্যন্ত মুসলমান দলাদলি ভাগাভাগি হারাম বলছিলাম সুরে মুল্ক তিরিশটি আয়াত আছে এই তিরিশটি আয়াত যদি কেউ পরে রাতে তাহলে কবরের আজাব কি হবে মাফ হবে সুরায় মুলকের মধ্যে কি আছে আমরা একটু তেলাওয়াত করে দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ওয়াহুয়াল আজিজুল গফর তাবারকাল্লাদি বরকতময় সেই আল্লাহ পাক যার হাতে রয়েছে রাজত্ব তিনি সকল বিষয়ে ক্ষমতাবান বরকতময় সেই আল্লাহ পাক তাবারকাল্লাদি বিয়াদিহিল মুল্ক যার হাতে রয়েছে রাজত্ব তিনি সকল বিষয়ে ক্ষমতাবান বরকত কার হাতে তাবার রুখ কার হাতে তাবার রুখ কি দুনিয়ার কোনো মানুষ দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ সালাম ওয়ামিন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير বরকতময় সেই আল্লাহ পাক যার হাতে রয়েছে রাজত্ব তিনি সকল বিষয়ে ক্ষমতাবান আল্লাহর হাত আছে তো নাকি আল্লাহর হাত আছে না হায়াত কার হাতে মৌত কার হাতে সন্তান দেওয়ার ক্ষমতা কার হাতে মানুষকে মেরে ফেলানোর ক্ষমতা কার হাতে মানুষের জীবন দেওয়ার ক্ষমতা কার হাতে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء হে নবী আপনি বলে দিন হে আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার অধিকারী যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন আর যাকে ইচ্ছা তাকে বেজ্জতি করেন আপনার হাতেই রয়েছে সর্বময় কল্যাণের চাবিকাঠি আপনি সকল বিষয়ে ক্ষমতাবা একজন আমাদের এলাকার লোক একজন লোক একজন আলেমের মাথায় থাপ্পড় মারছিল এই হাতকে দিয়েছেন আল্লাহ এই হাত দিয়ে ভালো করার ক্ষমতা আমার আছে আবার এই হাত দিয়ে খারাপ কাজ করতেও পারি আল্লাহ পাক হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য না খারাপ করার জন্য ভালো কাজ আলেম সাহেবের উপর রাগ হয়ে সে আলেম সাহেবকে এক থাপ্পড় মারছে ওই লোক মারার পরে মাথার টুপিটা থাপ্পড় মারি নিচে ফেলে দিছে মাথা থেকে টুপিটা নিচে পড়ে গেল সে আলেম সাহেব বলছিলেন যে তুমি যে হাত দিয়ে আমাকে মারলে আর আমার টুপিটা নিচে পড়ে গেল আল্লাহ তোমার বিচার একদিন করবে দেখো এই লোকটাকে রাতে সন্ত্রাসীরা মেরে ফেলল অনেকদিন পরে সন্ত্রাসীরা এই লোক সন্ত্রাসীদের হাতে লোকটা মারা গেল মারা যাওয়ার পরে এমন ত্রাসের রাজত্ব কায়েম হলো যে তাকে ধরতে আসার মতো লোকও তখন ছিল না সকালবেলা বেলা উঠতে উঠতে দেখা গেল তার এই হাতের এই অংশ শ্রীগালে কামড়িয়ে খেয়ে একদম মুসা মুসা করে থিয়েছে আল্লাহ হাজার হাজার মানুষ দৃশ্য দেখল দেখে বললো এই হাত দিয়ে একদিন একজন আলেমের গায়ে হাত তুলছে একজন আলেমের মাথায় থাপ্পড় মেরে তার মাথাতে টুপিটা মাটিতে ফেলে দিয়েছে সেই হাত আজকে সে মারা যাওয়ার পরে তার হাতটা শ্রীগালে কামড়িয়ে মুসা মুসা করে খেয়েছে আল্লাহ হুম্মা মালিকাল মুলকি তু তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওরে জালেম রে যেই হাত দিয়ে তুই জুলুম করিস সেই হাত একদিন লক্ষ পুকার খোরাক হবে হিসাব করে দেখ যেই চোখ দিয়ে মানুষের উপরে চোখ রাগাও লক্ষ পুকার খোরাক হবে তোমার চোখ যেই বিবেক দিয়ে তুমি মানুষকে ল্যাং মারার চিন্তা করো মানুষের ক্ষতি করার চিন্তা করো একদিন লক্ষ পুকার খোরাক হবে তোমার সেই ব্রেন একদিন লক্ষ পুকার খোরাক হবে তোমার শরীর তোমার জীবনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লক্ষ লক্ষ পুকার খোরাক হওয়ার পরে কত লক্ষ বছর তুমি কবরে শুয়ে থাকবে কত কোটি বছর তুমি কবরের বাসিন্দা হয়ে থাকবে তার হিসাব কিতাব করার ক্ষমতা তোমার আমার কারোই নাই মোয়াম্মার আল কাজ্জাফি ওর আসল নাম হলো আল কাজাফি কিন্তু আমাদের দেশে এসে ওর নাম হয়ে গেছে গাদ্দাফি আমরা ভালো করে সঠিক নামটা উচ্চারণ করতেও পারি না অনেক সময় অনেক নাম বিকৃত করে ফেলি কর্নেল মোহাম্মার আল কাজ্জাফি লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন আল জাজিরা টেলিভিশনে ভাষণটি প্রচার হচ্ছিল কর্নেল গাদ্দাফির কর্নেল গাদ্দাফি আরবি ভাষায় ভাষণ দিচ্ছিল সেনাবাহিনীর নজওয়ানদেরকে ডেকে বলছে সেনাবাহিনীর নজওয়ানেরা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি রাস্তায় নেমে পড়ো আমার দেশে বাস করবে আর আমার বিরুদ্ধে কথা বলবে তা হতে পারে না আমার বিরোধী লোকগুলিকে বাড়ি ঘেরাও করে বাড়ির ভিতর থেকে ধরে আনো ধরে এনে রাস্তার মধ্যে জবাই করে দাও কর্নেল গাদ্দাফির ভাষণ শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেল দুবাইয়ের বার্ষা এলাকার কেসেল হোটেলের তৃতীয় তলায় আল জাজিরা টেলিভিশনে কর্নেল গাদ্দাফির ভাষণ শুনলাম দুই হাজার বারো দুই হাজার এগারো দুই হাজার বারোতে কর্নেল গাদ্দাফির পতন হল বাহারাইনের আলহিদ শহরের হেদায়া সেন্টারের দোতলায় কম্পিউটারে কর্মরত ছিলাম আমার অফিসের পিয়ন ছেলেটি বললেন মুন্সীগঞ্জের আব্দুল কাদের বললেন স্যার কর্নেল গাদ্দাফি গুলিবিদ্ধ হয়েছেন যদি দেখতে চান টিভির পর্দায় দেখা যাচ্ছে দ্রুত গতিতে টেলিভিশনের পর্দায় কর্নেল গাদ্দাফির গুলিবিদ্ধ লাশ লিবিয়ার বালুর চরে পড়ে রইল অর্ধলঙ্গ লাশ গায়ের গেঞ্জিটাও পরের দিকে উঠে গেছে আর পরনের পায়জামাটা একটু নিচের দিকে নেমে গেছে পেটের কিছু অংশ খোলা অবস্থায় রয়েছে অর্ধ উলঙ্গ লাশটি লিবিয়ার বালুর স্তরে গুলিবিদ্ধ হয়ে পড়ে রইল তাৎক্ষণিকভাবে তাকে তোলার মতো কোনো লোক পাওয়া গেল না চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল এক বছর আগে ভাষণ শুনেছিলাম যেই ভদ্রলোকের সেই ভদ্রলোকের জীবনের শেষ সমাপ্তি আজকে হয়ে গেল ভদ্রলোক দুনিয়া ত্যাগ করলেন তার নিজের দেশে গুলিবিদ্ধ হয়ে ইন্নাকা আলা কোথায় তোমার ক্ষমতা এমনও লোক আছে যে ওয়াজ মাহফিল ভাঙার ক্ষমতা প্রয়োগ করে হ্যাঁ কোরআন হাদিসের সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর কসম পৃথিবীর কেউ কোরআন হাদিসের সব যুদ্ধ করে টিকে থাকতে পারে না ইয়ামত পর্যন্ত পারবেও না এত বড় দুঃসাহস করতে যাবেন না কাছের ঘরে বাস করে লোহার দুর্গা ঢিল ছুড়বেন না পৃথিবীর কোনো পীর পুরোহিত কোন মুরব্বী কোন বুজর্গ হাসরের ময়দানে তোমার আমল যদি খারাপ হয় কেউ তোমাকে বাঁচাতে পারবে না মাম বাত্তা বিহি আমালুহু লাম নাসাবুহু যার আমল তাকে পিছিয়ে দেবে তার বংশ মর্যাদা তাকে আগায় দিতে পারবে আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে আমার মোহাম্মতের চাচা আবু তালেব নাম যখন মক্কার কাফেরেরা আমাকে নির্যাতন করতেছিল আমার বৃদ্ধ চাচা জীবন সায়নের পরন্ত বেলায় আমাকে এতিম বাতিজা হিসাবে আগলে রেখেছিল আমার চাচাকে জাহান নামের সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আমার চাচার দুই পায়ে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের জুতার হিটে আমার চাচার মগজ গলে গলে পড়তে থাকবে আমি নবী হয়ে আমার মহাব্বতের চাচার জন্য কিছু করবার পারব না নবী যদি না পারেন তার চাচাকে উপকার করতে তো আমি আপনি পারব না দুনিয়ার আর কেউ পারার ক্ষমতা রাখে না আল্লাহ নবী বলেন হে মোহাম্মদের মেয়ে ফাতেমা প্রিয় বেটি ফাতেমা রে সালিনী মিম্মালি দুনিয়া মাসিদ দুনিয়াতে আমার সম্পদ থেকে যেটা চাওয়ার সেটা চেয়ে নাও আমি নবী তোমার বাপ হিসাবে হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না কোনো উপকার করার ক্ষমতা আমারও হবে না আল্লাহ নবী বলেন ইব্রাহিম সালাম তার পিতাকে এত বড় জলিলুল কদর নবীর সামনে বাপকে অপদার্থ পশুতে পরিণত করে ময়লার মধ্যে চুবিয়ে জাহান নামে ফেলে দেওয়া হবে নুহু আলাইসাল্লামের সামনে তার ছেলে কেনানকে জাহান নামে দেওয়া হবে আমার সামনে আমার চাষা আবু তালেবকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে ইব্রাহিম আলাইহি সালামের সামনে তার বাপকে জাহান নামে ফেলানো হবে আমরা কেউ কোনোদিন সেদিন তাদের উপকার করতে পারব না আমল দ্বারা হিসাব হবে আমলটা ঠিক করতে হবে রসুলের তরিকায় যদি আমল না হয় আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমল না হয় সে আমলের মূল্য নেই আল্লাদি খলাকাল মাউতাওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে আল্লাহ মৌজ সৃষ্টি করেছেন আর হায়াত সৃষ্টি করেছেন মানুষের মধ্যে কে উত্তম আমলকারী পরীক্ষা করার জন্য মৌতটা হলো সৃষ্টিদ্বীপ আল্লাহর সৃষ্টিজীবের নাম মৌত হাদিসে এসেছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাত জাহান্নামের মাঝখানে একটি প্রাণী প্রাণীটা হবে দুম্বার মতো দুম্বার সাদৃশ একটি প্রাণী হবে সেই প্রাণীটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দেওয়া হবে জবাই করে দিয়ে বলা হবে এই আজকে দুম্বার মতো প্রাণী দেখা যায় এটা কোনো প্রাণী নয় এই প্রাণীটার নাম হলো মৌত মৌতটাকে আজকে জবাই করে দেওয়া হলো যারা জাহান নামে রয়েছে থাকরে জান্নাতে রয়েছে থাকো তোমাদের আর কোনো দিন মৃত্যু হবে না আর তোমাদেরকে পুনর্জীবিত করা হবে না হায়াত তোমাদের রয়ে গেল মৌত তিন অক্ষরের একটা শব্দ মৌত আর বাংলায় বলা হয় মরণ বাংলায় বলা হয় মরণ মরণ কার হাতে আল্লাহর হাতে মানুষের হাতে মরণের জিম্মাদারি দিলে মানুষ এটা নিয়ন্ত্রণ করতে পারত না বরুরাজ জেনারেল হাসপাতাল বরুরাজ জেনারেল হাসপাতাল লাকসাম জেনারেল হাসপাতাল কুমিল্লা জেনারেল হাসপাতাল হাসপাতালের মধ্যে রুগী থাকে অসুস্থ মানুষ থাকে বরুরা জেনারেল হাসপাতালে মনে করুন একশো জন রুগী আছে হাসপাতালে একশো জন রুগীর মধ্যে পঁচানব্বই জন সুস্থ হবে আর পাঁচজন রুগী মারা যাবে যদি আল্লাহর ফয়সালা এমন হয় বরুরা জেনারেল হাসপাতালে একশো জন রুগী আছে পঁচানব্বই জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে আর পাঁচজন মারা যাবে লাশ হয়ে বাড়িতে ফেরত যাবে কোন পাঁচজন মারা যাবে আর কোন পঁচানব্বই জন সুস্থ হবে এ দায়িত্ব যদি আল্লাহ পাক হাসপাতালের ডাইরেক্টর সাহেবকে দিয়ে বলেন ও হাসপাতালের ডাইরেক্টর সাহেব তোমার হাসপাতালে একশো জন রুগী আছে পাঁচজনকে মেরে দাও আর পঁচানব্বই জনকে সুস্থ করে বাড়িতে পাঠাও মারার দায়িত্ব আমি আল্লাহ মালাকুল মৌত দিয়ে পালন করে দিব সমস্যা নাই তবে কোন পাঁচজন মারা যাবে আর কোন পঁচানব্বই জন সুস্থ হবে তুমি ডাইরেক্টর সাহেব লিস্ট বানায় দাও হাসপাতালের ডাইরেক্টরকে যদি লিস্ট বানানোর দায়িত্ব আল্লাহ দেন যে কোন পাঁচজন রুগী তুমি মারবা সেই পাঁচজনের লিস্ট তুমি বানাও হাসপাতালের ডাইরেক্টর সাহেব লিস্ট বানানোর আগে খাতা কলম ধরে কোন পঁচানব্বই জনকে সুস্থ করে ফেরত পাঠাবেন আর কোন পাঁচজনকে মেরে ফেলবেন লিস্ট বানানোর কাজ যদি ডাইরেক্টর সাহেব শুরু করেন একশো জন রুগীর আত্মীয় স্বজন এসে ডাইরেক্টর সাহেবের বুকের উপরে অস্ত্র ধরে বলবে লাইতে তোর ডাইরেক্টর গিরি ছুটাবো রে আমার বাপ আছে তোর হাসপাতালে তুই কারে মারবি আর কারে সুস্থ করবি ওটা তোর ব্যাপার আমার বাপের নাম যেন মোরাল লিস্টে না পড়ে ডাইরেক্টর পারবে একশো জন রুগীর আত্মীয় এসে ডাইরেক্টরকে যদি বলে তো ডাইরেক্টরকে দিয়ে আমি ছুটাবো তুই আমার বাপের নাম যেন মুর্দার লিস্টে না আসে পারবে ডাইরেক্টর ডাইরেক্টর সাহেব পারবেন না এমপি মহোদয় পারবেন না মন্ত্রী মহোদয় পারবেন না প্রধান মুক্তি প্রধানমন্ত্রী পারবেন না জাতিসংঘের মহাসচিব তিনিও পারবেন না আল্লাহ রাব্বুল আলমিন এই চরম কঠিন কাজটা নিজের হাতে রেখেছেন পৃথিবীর কারো কিছু বলবার নাই চব্বিশ জন আত্মীয় স্বজন বাড়ির মধ্যে প্রায় চব্বিশ জন দুই ডজন আত্মীয় স্বজন ডাক্তার নিজেও ডাক্তার দাদা ডাক্তার মারা যাচ্ছে দাদা ডাক্তারের ছেলে মেয়ে আত্মীয় স্বজন মিলে চব্বিশ জন ডাক্তার বাড়িতে এক ফ্যামিলিতে চব্বিশ জন ডাক্তার চব্বিশ জন ডাক্তার ওই বৃদ্ধ বয়স্ক ডাক্তারকে ঘিরে রেখেছে চব্বিশ জন ডাক্তারের সামনে মালাকুল মত রুহু বের করে নিয়ে চলে গেল চব্বিশ জন ডাক্তারের অস্ত্র শস্ত্র আর বিদ্যা বুদ্ধি হালকা হয়ে গেল সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদল ওই মুরব্বী ডাক্তারের হায়াত বাড়ানোর ক্ষমতা হলো না মালিকাল মুল তুতিল মুলকা মা তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাও ওয়া তুইজ্জু সাউ তাশাও ওয়া তুযিল্লু মা তাশাও বিয়াদিকাল খৈর ইন্নাকালা কুল্লি সাইন কদির মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি করো ভারী সময় যে আর নাই আপন ঝুরি করো ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় রবে না উপায় মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় রবে না উপায় খাসা সেরে উড়াল দেবে খাসা সেরে উড়াল দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি যান রে মানুষ মারা যাওয়ার পরে কবরে নেওয়ার পরে তিনটি প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হবে কবর দেশে মার তোমার প্রভুকে কোন প্রভুর সামনে মাথা নত করেছিলে তোমার জীবন যৌবন তোমার ইজ্জত হুরমত টাকা পয়সা তোমার সৌর্যবীর্য কোন খাতে ব্যয় করেছিলে কোন প্রভুর সামনে তোমার জীবন সবর্দ করেছিলে হিসাব দিয়ে যাও তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয় তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয় তোমার রক্ত ঢেলেছিলে হে যুবক তোমার প্রতিটি রক্ত আল্লাহর দেওয়া মানত এক বিন্দু রক্ত আল্লাহর না ফরমানি কাঁধে ব্যয় হতে পারে না আল্লাহ নবী বলেন কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা তোমার রব কে ছিলেন যিনি দেন সব তিনি হলেন রব যিনি দেন হায়াত যিনি দেন মত যিনি দেন সন্তান যিনি দেন সম্পদ যিনি দেন ছেলে মেয়ে তিনি হলেন সন্তান দেওয়ার মালিককে নাকি ওই ল্যাংটা ফকির দিতে পারে ওরে ও ভণ্ড বাবা ওরে ও ল্যাংটা বাবা ওরে ও ভণ্ড বাবা ওরে ও ল্যাংটা বাবা ল্যাংটা বাবা আছে কিনা আপনাদের এলাকায় ওরে ও ভণ্ড বাবা ওরে ও ল্যাংটা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা নামাজ রোজার ধার ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়ে আছে কি নাই মুছে ঢেকেছে মুখ মুছে ঢেকেছে মুখ সেনা যায় না কি কারবার ওরে ও পাগলা বাবা রজ হাসরে দেখবে তোমার কোন বাবা যত মাজার তত বাবা বাবা হলো বেসুমার লাইনে নাই রে মাজার বাস লাইনে সব মাজা নিজের বাবার লয় না খবর নিজের মায়ের লয় না খবর নিজের বাবার লয় না খবর মাজারে দেয় লাল সালু ওরে ও পাগলা বাবা রজ হাসরে দেখবে তোমার কোন বাবা আল্লাহ নবীবার উম্মত রে পৃথিবীর বুকে মুস্তাজাবুদ্দাওয়াত যিনি তিনি হলেন তোমার মা তোমার বাবা নেক দোয়া কবুল হয়ে যায় বদ দোয়াও কবুল হয়ে যায় মা বাবার দোয়া সন্তানের জন্য কশিন কালেও নষ্ট হয় না কার কাছে নিতে যাও কাছে ওই ল্যাংটা কলকি টান দেওয়া ও তোমার করতে পারে না তোমার মা যদি তোমার জন্য করে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে পৃথিবীর বুকে সবচেয়ে বড় পীর হলেন বাবার মায়ের উপরে কোন পীর নাই বাবা মায়ের উপরে দোয়া কবুল হওয়ার কারো নাই এ কথার মানে এই নয় যে নবীকে আমরা বাইপাস করেছি ভুল বুঝবেন না নবীর সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না কাদের নবীর বিষয়টা সম্পূর্ণ এক্সেপশন ভাইর আমার মার রাব্বুকা তোমার প্রভুকে কার সামনে তুমি মাথা নত করেছিলে কোন খাদার ডেকে তুমি টাকা দিয়েছিলে কোন খাদার তরিকা তুমি মেনেছিলে অমান উকা তোমার নবীকে তোমার নবীর পরিচয় দাও আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাধু আন্না মুহাম্মাদান আবদুহু আল্লাহ আকবার কোন নবীর উম্মত আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আজানেতেও সেই নবীর নাম কালেমাতেও সেই নবীর নাম তাশাহুদেও সেই নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আরো কিছুক্ষণ চলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই জান রে কালেমায় পড়লাম ওই নবীন নাম দরুদে পড়লাম নবীন নাম আজানে বললাম নবীন নাম একামতে নবীন নাম হাসরের ময়দানে নবীন নামেই সুপারিশ পাওয়া যাবে কবরে ফেরেস্তার প্রশ্নের জবাবে মান্নাবিউকা তোমার নবীর পরিচয় দাও তুমি কোন পীরের মুরিদ ছিলে তুমি কোন বাবার তরিকা গ্রহণ করেছিলে কোন তরিকার লোক তুমি পরিচয় দাও না কোনো তরিকা জিজ্ঞেস করা হবে না ওমা দিনুকা তোমার কি দিন ছিল কোন দিন তুমি গ্রহণ করেছ ওমান নাবিউকা তোমার নবীর পরিচয় দাও ভাইজান রে দুনিয়ায় বেঁচে থাকতে নবীকে আমরা চিনি না নবীর তরিকা মানার চেষ্টা করি না মনবীর তরিকা মানার চেষ্টা করি না অর্থনীতি মানি কালমার্সের কালমার্সের অর্থনীতি মাইকেল জ্যাকসনের তরিকায় পোশাক পরে ল্যাংটা খাজার তরিকায় তরিকা মেনে আর মানুষের তৈরি বিভিন্ন ধরনের মন্ত্র গ্রহণ করে মরার পরে কবরের মধ্যে ওয়ালা মিল্লাতে রাসুলিল্লা আল্লাহর কসম করে বলছি নবী মরা লাশ গসবেন না এই বদিতে রুহু থাকতে এই দেহের মধ্যে আত্মা থাকতে নবীকে চিনে নাও নবীর তরিকায় পোশাকটা বানাও নবীর চেহারার মতো চেহারাটা বানাও ময়লার ঝুড়ির মধ্যে দাড়িগুলি কামিয়ে ফেলে দিয়ে তারপরে বলো আমি আশেকে রসুল নবীর নাম শুনে চুমু খেলেই নবীর তরিকা মানা হয় না নবীর প্রত্যেকটা আমল নিজের জীবনে পঙ্খানুপঙ্খু রূপে আমল করতে হবে ডক্টর আল্লামা ইকবাল তাই বলেছেন ওয়াজাহা মে হম তো নাসারা ওয়াজাহা মে হম তো নাসারা तमद्दुन में हुनूर ऐसे मुस्लिम के तुझे शर्माए यहूद ইংরেজ বেশে খ্রিস্টান তোমরা হিন্দু তোমরা কৃষ্টিতে হিন্দু তোমরা কৃষ্টিতে সৈয়দ তোমরা মোগল তোমরা তোমরাই আফগান সবই তো তোমরা হতে পারনি শুধু খাঁটি মুসলমান মার রব্বুকা তোমার প্রভুকে আমার দিনুকা তোমার দিন কি ছিল কোন দিন তুমি গ্রহণ করেছিলে তোমার দিনের বিবরণ দাও ওমান নাবিউকা তোমার নবীর পরিচয় দাও সপ্তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো পঞ্চবারে আল্লাহর ঘরে যে নামাজ পড় সাবধান জীবনে নামাজ করবে না ভাই কাজা বছর মাঝে রমজান মাসে রেখো তুমি রোজা স্বর্ণরূপা দালান কুটা থাকলে ডাকাত দিও হজ করিবার সাধ্যে থাকে তাতেও একবার যায়ও গরিব দুঃখী আসলে দ্বারে মিষ্টি কথা কয় কটুবাক্যে তাদের মনে কষ্ট নাহি দিও গভীর নিশি কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে নামাজ পড়তে উঠবে তখন বিশ্বপ্রভুর ডাকে ইমানদারের সঙ্গে যদি হয় দেখা কোথায় সালাম তারে করবে আগে হইয়া বিনয় জ্ঞান গরিমায় হয়ে যদি থাকো গুণী মানি সকাল বিকাল পড়ো তবে আল্লাহর কোরআন খানি আল্লাহ তোমায় দেখেন সদা ইহা মনে করে এ বাদত করবে তার নবীর তরিক ধরে সত্তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধর পঞ্চবারে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড় সাধ্যমত দান করিবে পুণ্যের আশায় স্বর্গরাজ্য পাবে তবে জানি অনিশ্চয় কোন তরিকায় যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে হায়াত মউত দিয়েছেন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে হবে কাফন আমার আপন কবর আমার ঘাঁটি যাইতে হবে সেই কবরে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাঁশতলায় থাকতে হবে নিরালায় একা একা বাঁশতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো বা হবে ফুলেরও বাগান আবার কারো হবে জাহান্নাম সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো বা হবে ফুলেরও বাগান আবার কারো হবে জাহান্নাম মুনকির নাকির আসিবে সুয়াল জুয়া পুষিবে না পারিলে সুয়ালের জুয়াব শুরু হবে কবরে রাজাব না পারিলে সুয়ালের জুয়াব শুরু হবে কবরে রাজাব কঠিন মুশকিল হবে তোমার কঠিন মুশকিল হবে সেদিন না থাকিলে নেকি যাইতে হবে সেই কবরে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাঁশতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি আল্লাহ নবী বলেন রে সল্লু কামারয় তুমনি সল্লি আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখো সেইভাবেই সালাত আদায় করো আমার তরিকায় তুমি এবাদত বন্দেই করো পঞ্চবারে পড়লে সালাত খিয়াল করলে না রসুলের তরিকায় তাহা হলো কি না তর্ক বাহাজ কত করলি ইসলাহ করলি না ইমানের কর দাবি কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন সন্ডে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান মসজিদে ময়দানে কর ইবাদতের ভান আবার খাজার ডাকে ঠুকছো মাথা কেঁদে করছো বান আবার খাজার ড্যাগে ঠুকছো মাথা কেঁদে করছো বান কেমন মুসলমান পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে উত্তম আমল কে করে এটা পরীক্ষা করার জন্য হায়াত সৃষ্টি করা হয়েছে আল্লাহ নবী বলেন উম্মাদ কবরের আজাব যদি বাঁচতে চাও পরকালের সফল যদি হতে চাও তাহলে দুনিয়াতে তুমি দুইটা প্রশ্নের উত্তর শিখে যাও মান্তা বুৎকার এবাদত করবে এক আল্লাহর এবাদত আর গায়রুল্লাহকে পরিহার কাইফাতা বুধ এবাদত কেমন করে হবে আল্লাহর নবীর তরিকা এবাদত হবে দুনিয়ার কোনো মানুষের তরিকায় এবাদত হবে না আল্লাহ নবী বলেন একতানিম খামসান কাবলা খামসিন পাঁচটি সময় আসার আগেই পাঁচটি সময়কে মূল্যায়ন করো ফারাগাকা কাবলা সুগুলিক ব্যস্ততা আসার আগেই তোমার অবসরকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই থেকে মূল্যায়ন করো অভাব আসার আগেই টাকা পয়সাকে মূল্যায়ন করো যৌবন চলে যাওয়ার আগেই যৌবনকে মূল্যায়ন করো জীবন শেষ হওয়ার আগেই তোমার হায়াতকে মূল্যায়ন কর অতএব আমাদের জীবনকে আল্লাহ এবং তার রাসুলের তরিকায় ঢেলে সাজাতে হবে আজকে তাম পৃথিবীর মুসলমানদের হাজার হাজার তরিকা এক একজন এক এক তরিকা বানায়নি বলছে আমারটা জান্নাতের পথ বলছে আমারটা জান্নাতের পথ জান্নাতের পথ এক ও অবিভাজ্য এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সরল রেখা যেমন একটি হয় একাধিক হয় না দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত যেতে যেই সরল সোজা পথ তার নাম হল সেরাতুল মুস্তাকিম অতএব সেরাতুল মুস্তাকিম রয়েছে কোরআন এবং সহি হাদিসে তিনকে চার দিয়ে গুণন করলে কত হয় তিন চারে বারো তিনকে চার দিয়ে গুণন করলে বারো হয় কুমিল্লাতে বারো বরুরাতেও বারো চাঁদপুরেও বারো সাহারাস্তিতেও বারো শাহাতলিতেও বারো লাকসামেও বারো সোনাইমুড়িতেও বারো সোনাগাজীতেও বারো হাতিয়াতেও বারো সন্দ্বীপেও বারো সারা পৃথিবীতে বারো Japan German England Holland Poland পৃথিবীর বিভিন্ন দেশ গ্রেট ব্রিটেন ফ্রান্স সব জায়গায় গিয়ে তিনকে চার দিয়ে গুণন করলে কত হয় বারো আজকেও বারো কালকেও বারো কিয়ামতের আগ পর্যন্ত তিন দিয়ে চারকে গুণন করলে কত হবে এক বিন্দু কেউ কম বেশ করতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম এক ও অবিভাজ্য আল্লাহর নবী যেইটা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত এটাই থাকবে ওটার রদ বদল এক বিন্দু করার ক্ষমতা কারণ ইসলাম হলো জ্যামিতিক আর ইসলাম হলো গণিতিক এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সরল রেখা কয়টি হয় একটি হয় দুনিয়া থেকে জান্নাত বিদুন পর্যন্ত যেতে যেই রাস্তা সেটার নাম সেরাতুল মুস্তাকিম তাই আসুন আমরা সেরাতুল মুস্তাকিম খুঁজি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আজকের এই যে আয়োজন যুবকেরা করেছে এতে কি আপনারা খুশি না বেজার কে কে খুশি হাত তোলেন তো ও আল্লাহ তোমার বান্দারা সবাই খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ কবুল করুন আল্লাহ যেন এই মাহফিলকে পরকালের ওসিলা বানিয়ে দেন জাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন